ওগো বিনোদিনী রায় আমি ভিটা মাটি লেখা দিমু তোমায় যদি পাই ওগো বিনোদিনী রায় আমি ভিটা মাটি লেখা দিমু তোমায় যদি পাই এগো তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই দেখো তোমার তর জন্ম আমার জানে মালিক শাহ মন সোরা কানাই রবি শশী জানে হে আমি তোমায় শুধু চাই ও গো মন চোরা কানাই রবি শশী জানে হে আমি তোমায় শুধু চাই রশি জানে আমি বাঁকা ভুরু কাজল কালো যত দেখি লাগে ভালো গো চোখে তোমার প্রেমের ছায়া দিনে দিনে মহারে মায়া গো এগো কত মানুষ দুনিয়াতে তোমার মতো নাই একু কত মানুষ দুনিয়াতে তোমার মতো না গো মন তো শশী জানে হে আমি তোমায় শুধু চাই ও গো আমি ভিটা মাটি লেখা দিমু তোমায় যদি পা হাসিতে মোহন দাসিগারানা চরণ তলে থোকায় থোকায় জোনাক জলে গো গো মন চোরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই এগো তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই এগো তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই ওগো বিনোদিনীরা আমি ভিটা মাটি লেখা দিম তোমায় যদি পা